দুর্নীতি আরা রোহিঙ্গা আইন মুরব্বী অকল এলামদার অকল আসি বইনাইন অকল আসো জোয়ান অকল আসো বেগুনের কান আজ্ঞা ঈদর টাইম ঈদর খুশি যেহেতু মা বইনাইন মুরব্বী অকল বাইয়ান দুনিয়াতো গিয়ে খবর নসিব হইয়ে তারার আল্লাহ জন্য নসিব করুক তারা ইতিবাল অন্ন ভা আর আলত ইয়ে হন্য হতুনত মরি যাইম বই হয় না ভারি বেগুনে মাপ করে দিও অনারা বেগুনতো আর হঠাৎ জড়িয়ে আর হন হনকান হারকা লড়া চড়া জড়িয়া হতা বার্তারা জড়িয়া দিলে দুখ পাই দৌড়িতে গেলে আমি বেগুনতো মাপ চাই মাপ করে দিবা আর আইও আর এ অনারা বহুত কিছু যে হন কিয়ে হৈ তাক্য দে দা হইয় দে আছে বেগুনের আই মাপ করে দিয়ে অনারা বেগুন গাবা তাইবে আল্লাহ হুনের আল্লাহ কবুল করুক আমিন মশরাও বোধে বানা বাড়ি মশরাই আন ও ভাই আইন সত্যি গুরুহে গুরুহে গিলা শিকোৱা শয্যা মাতামাতি গালাগালি বুঢ়া আৰা হতা বাৰ্তাৰা হোৱা ইন হৈ ফাইদা কি হৈয়ে আরা তু গালালি গরি বন্যায় গরি গিলাসি কুয়া গরি আরে হন কম ইজন্য ভা হন ইনসান ইজন্য ভা বলকে জানোয়ার তরফ গিয়ে দে হাইমানত দিল্লা ওই জারি গিয়ে আরা মুইতে অনারা আর হালত দিল্লা তইলে আরা গিয়া বারো বছর সাত বছর পাঁচ বছর চার বছর যেদুং গিলা শিকোৱা গৰিৰ গৰা ফুৰিব গিলা শিকোৱা গৰে ফান আৰু ৰঙিয়াৰ খাম আৰু ৰঙিয়াৰ খামৰ মাজে খান নাই দস্তুন নাই মুৰব্বী নমানে এলন্দাৰ দে নেভাৰে এলন্দাৰ বানাইতো নচা এলন্দার বন্ধ নসা তাহলে হন অসুল নাই হন কায়দা কানুন নাই আর বুতরে হেতল্লা আর আর ফসাইও না বরহত আর তো জবিনও নাই আর জেড়ে যায় ফসিও যায় গই জেড়ে যায় হেড়ে আর আলোক গরি বা উৰি আলকগুড়ি আঁড়াতু আলকগুড়ি আঁড়াতু বাঁচ দা আঁড়া গুয়া নিরস কম দে দা হেন্দিল্লা সাবুত গিলাম ওই হুরা দুনিমা ওই গিয়ে গই ওই উমদ ন এবার ফুল ও গিয়ে গই আর কানত আছে দি নরহন ইজ্জন নাই হুরা দুনিয়ার মাঝে যে যেটা আছে এটাই ইজ্জন নাই ইমামক কলর ইজ্জত সমিদার গৈ যি মচিতমা নোৱাত দোয়া হৰা খেললা দেশ নাই দিয়ে দা হিচাপ দা হক নাই দে তোলা মাষ্টৰ উকিল ডাক্তৰ এলমদার জওয়ান তুজ্জার হৈছেওলা গরিব তোৱাংগৰ বেগুনের কুড়িল্লা আর আর খনে ইজ্জন দি দেখি আল্লাহ আর উত্তর অসুল কানুন নাই দিয়ে তল্লা কানুন সদিয়া নারাত তো আনি ভাড়া ঘুরিব কমসে কম ফুরা রোহিঙ্গি আনি না ভাইলেও কেঁচু এলমদার দা মলে আলেম বালা মানুষ তো কান অসুল কানুন আরাত তো আহরিব যেহেতু যদি ইনসাফ করি নাও পারি ফাইসালা দি নাও ভারি গলতিরে গলতি দেখাই দি নাও ভারি বালারে বালা দিয়ে আনর মাঝে বুঝি দা চিনি নাও ভারি <coughs> আনিলা গোয়া <coughs> কানুন আরাত তো নাই দিয়ে তল্লা লাস্ট কথা ara এত বছরে দুং আলালি গিলাসি কুয়া গড়িয়া ইর আরে দুম মদতকল গড়িয়া ইর আরে দুম বালাই অকল গড়িয়া ইর আরে দুম পাহাতি তন্দ্রিমকল বাঁধি সালাই চলি আহির যে যে দু তক্কালে ভাগ্যে হিন্দিলে হামকল গড়িয়া ইর ফায়দা কি হইয়ে আন্দার খেললা হালা খেলল কি হই গড়ি দে বালাই বুড়াই খেলল গরিদে মগমর গরিদে এব হংস হম হম মাদে উনিশশো চাল্লিশ দুই দুই হাজার একুশ পর্যন্ত মগরে বর্মারে মারি পেলান হামিম গুজি দে হামিম বাফিদ দে আর আর ডর বাপ হইতে দাদা হইতে বাপ হইতে আই হইতে আর ফুয়াইন হইতে ইম বাফের দে না মংসর রোহিঙ্গারে রোহিঙ্গাই খেলা মারিস রোহিঙ্গারে রোহিঙ্গাই খেলা হালই দাঁড়ি গই রোহিঙ্গারে রোহিঙ্গাই খেলা একখান মাজা আর যিহত দল হইয়া মাপ আবনগুজ্য মাপসাইর আবনগুজ্য খুঁজ দলা ইভাং খেলা আর যিহত দল হইয়া মাঝে খুঁজ দলা ইভাং খেলা আর আরে সর্দার নাই দিয়ে তল্লা আর আরে মুরব্বী গইয়ে দস্যয়ে পঞ্জাশ একশত্ব মুরব্বী বনিয়ারে আর আরে সালাইমে বানার দে চল্লা ই মুরব্বী অকল সাত দিয়া হুরি ও ফুরা কোমরে মরিবাদও মুরব্বী অকলি তারা জন জন্নজনের দায়িত্ব যৎপন মুশকিল আসিবা স্কুলের মুরব্বীও কিবা মাদারাসার মুরব্বীও কিবা মসজিদের মুরব্বীও তেতল্লা মর ভাই আইন আজিয়া যদি কান দিলরে দিলে ওয়াদা করো দিলতো দিলরে নিজরে নিজর দিল মানে কান ইমানের দাগাই রতানি বাবু দেখি আরা বেগুন দলয়ারে বুড়া মাংসরে বুড়া দিয়ান সাবুদ্দি বালা মাঞ্চরে বালা দিয়ে আনোর ফৌরি মাথার দিয়া দি বুড়া মাঞ্চরে বুড়া দিয়ে আনোর সাবুত কি গলা জুতালে দিভারি জুবানে দিভারি সাদা দিভারি গ কানুন বাঁধ হাজার হাজার মানছে লাখ লাখ মানছে লাখ কলেও তো সময় আঞ্জার বুতরে লাখৰ ওরে লাখ লাখ মানছে গিলা শিকোৱা বনাই যেদুন গরির জানি গরির নজানি গৰীৰ নহত দে ন এম হনো বুঢ়া নাই ৰোহিংগাৰ পাহাতি তম দিবে নগৰত দে এম হনো জুলুম নাই মঙ্গল এজন এজন মাতিলে হামুই নে আজ দুই হাজার বারো হইতে দুই হাজার ষোলো হইতে দুই হাজার একুশ পর্যন্ত এদুন হতাশৰ এনে বুড়াই অকল গড়র জিন্দিগি ন দেখি নজানি দে হেন্দিলা বিয়াত দুফি অকল গড়িয়া ইয়র মুই হইতে অনারা আরা বেগুন ফুৰা ফুরা কম ফসি যারিগই ফাইদে ভাইনে মানাই ভাইজিনে সাজাদি ভাইজিনে ইনসাফ ফাইনে হক্ষ দিয়ান দিকিনে বালাই সদিয়াম ফাইনে ন ফাই তে তো লাভাই এনে একখানো বই আরে করিস যে জেড়া আছ সিঁহ মাজে একশজন সঞ্জাতজন বইয়ারে গম সন্ধান হরাক নাম ফাইচালা কৰ আকল লৈ ফাইচালা কৰ কোরআনের দা হাদিস লৈ ফেসলা করো দুনিয়ার রসুলের দা দস্তুর লৈ আর ফেসলা করো তোমার মনে হর বুলি তুমি হরাক কইলে নইব আর মনে হর বুলি আই গম হইলেও গম নইব কানুনে ইনসাফে আদলে কানুনে আকলে দেমাকে যিবা গম হিবারে গম হওয়া ফুৰিব মঙ্কর বেগুন বই আরে ফেসলা লোয়া ফুরিব পঞ্চাশ লাখ মানুষ যদি আড্ডার হতা তেতে হদ গেলে ফিতান আড্ডা ইমান আছে দিয়ে অন্ত যাইবই ইমান আছে দিয়ে অন্ত যাইবই আর আর কোমর বুতরে তিনত্ব নোয়া সরে আসছে আল্লাহ আড্ডাল্লা রসুরে গাইল হয়ে আসছে নিজের মা বোন বেশ হইয়া লাখ লাখ গিয়ে নিজের কোমরে নিজে জুলুম করে আড্ডা হাড় হইয়া মার হইয়া লাখ লাখ গিয়ে মংহর মগ বর্মা ইয়া সিদ্ধা খুশি ঘরের আর আর বিড়াত আর ঘরত তোমার ঘরত আর জাগাত তোমার জাগাত তই বাকি হতালাম বাগুরি হইও মিশাল্লা আজি আর বুতরে অনারার একটা মশরা দি দেখি আর বই ফেসালা করি আর মিটিং করি আর ফেসালা করি দুই পাড়ার এক পাড়ার মানুষ বই আর একখান আর রেজল্ট নিয়ালাই লাই আর গোয়া ওসুল আনি মৌলই মাস্টরকল জোয়ানকল তুজ্জারকল তুজ্জার হইসেওয়ালা বাইয়ান মিলিয়ারে আর আগুয়া কায়দা কানুন আনি সেই কায়দা কানুনের বুটৰে জিয়ান ফাইসল হব হে মজিন আমল করিও সন্ন লাইক সন্ন গদ্দার সন্ন বেউফা সন্ন অফাদাত দিয়া নাৰাটো চেক্তা ভুৰিয়ান জানি ভাড়া ফুৰিব সেইদিন নাৰাৰ মগৰ এদ্দা বৰ্মা চকুৰ মাজে ফানি আহিব সেইদিন মগ এদ্দা বৰ্মা সি তাৰ মৰাৰে কুঁহৰি শিয়ালে ঠানিব যদি আন নগৰত গিলে ইয়া বাৰ বছৰ পাঁচ বছর ছ বছর বরবাদ দি ফুরা হইয়াত বরবাদ বই দে আর তো খলমান অসিফন মুশকিল আছে ইমানদার অন ওইয়ার মরণ নাম মুশকিল আছে আল্লাহ ইয়ে মরে অনারা বেগুনরে থোবা করিবালা তৌফিক দোক মরিবার সমাজে খলমান ওই বাল্লা আল্লাহ ইয়ে আর আরে হেদায়তের দ্বারা গরুক আমিন ইয়ার বিলা আলমিন এ হতান আমার মৎস্য চলিলে হতার আর একেলা একেলা ওজন্য দিউম গুরুক বানিয়ার ওজন ওজন নদিয়ম গুরু সম্মাদে মশরা করি সন্নত দলাওয়া ফুৰিব হাজাৰ হাজাৰ মানুষ এতফা কইয়ারে হিয়ানর মুৰব্বীয় কলদ্য মিলি অ ইয়াং কোরআন হাদির মধ্যে হামিয়াম বালা কোরআন হাদির মদিন ইয়ে ইয়াতো দুনিয়াবি কানুন মদিন ইয়ে ইয়াতো তো দুনিয়াবি অচুল মজি হামিয়ান অৰ ইয়ান গল্লতর ইয়ান বুঢ়া অৰ ইয়ান হরাভর ইয়ান ডাহাতিয়র ইয়ান জুলুমৰ হিয়ান দিল্লা হাজাৰ হাজার মানুষ বইয়ারে ফাইসালা লোক হাজার হাজার মানুষ বই মশলা করে একখান নথি যার দা একখান ফেলাই নতাইক আর যদি ঘুরি না ভারত গিলে ফাতি গড়া বঙ্গর পাতিরে মদত গড়া বঙ্গর পাতি মরে বালা হওয়া বঙ্গর পাতি মরে গাল দিয়া বঙ্গর হরাপ হওয়া বঙ্গর জন্যা জন্যা জন্যা জন্যা হতা যদি লাখো মানুষ হতা হইলে সি হন হতার দাম নাই রোহিঙ্গা হতার মাঝে একখান মেশাল আছে কা গল্লতলে তুলে মাপ করিবা বনে বা বড়ার বলে ফাঁড়া ছেঁড়ো নহুনার হদ্দে হতাই আন ইয়ান হতা হরা হইলে আন হতার দাম বেশি আঙারা কম আল্লাহ বলি এই দুন হইলাম এই দুন হইল এই দুন ওয়ান নসিব ফোনর ফোনার এজন্যা ফোনার দেতল্লা হেতল্লা বালা কুড়ি দশ কুড়িও সঞ্জাস্য আলেম একখানার দল জিনে কমে ফসং করে আল্লাহ রসুলর ডরা আছে হিন্দিল্লা মলিসা দলা দলাগর বালা মাষ্টরের দা দেশর কমল সিয়াসত যে হিন্দিল্লা মানুষ দলই তুজ্জার অকল দলই অফাদার মানুষে গুয়া জলতি তু জলতি নেজাম কায়দা কানুন নবানাইলে মানুষ তো তবাহ মকবর মারা শুনিকে মারে দে নাই রোহিঙ্গারে হতম খতম করতে দে আর নিজের ইমান গাইরত মা বই নিলেন দাঁত দাবি অস্তরে যার গই ফুরার দুনিয়ায় জানোয়ারের দাম আছে রোহিঙ্গা বা এন্দর বই এন্দর দাম নাই ইন ইনর সঞ্চিত মনে হইলে আকল ইস্তমার করো বট বড়ার দা গাল দিয়া বং বঙ্গর কাহানুয়ের দা অসুল আর হাম গইলে খুঁড়ের জায়গা হাঁসত দিয়ান চিহ্ন হইব ইয়া খুঁড়ে বা খোয়ালার মানে আছে বাঘর সামিনি ফাক্কার কুঁড়ে হত নাই কুঁড়াই বাঘেং হর যেতত অসুল কানুন সাবুত অসুল আমার আইব কুঁড়ের জায়গা হাই সব গিরসর জায়গা মুজিলি সতের দা বালা জায়গা মাঝে বালা কুরুসিম মাঝে হইব আমিন আর বিলা আলমিন